প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করি ভালো আছো সুন্দর আছো এবং সুস্থ আছো তোমরা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এস এম ইসলাম সরকারি শিক্ষক বাংলা আর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যা পাঠ করব অর্থাৎ আজকের বিষয় বাংলা প্রথম পত্র শ্রেণী নবম পাঠের বিষয় বাংলা কবিতা আমরা আজকে একটি কবিতা নিয়ে কথা বলব বন্ধুরা তোমরা অবশ্যই স্ক্রিনগুলি ভালো করে দেখবে স্ক্রিন শেয়ার করা হচ্ছে স্ক্রিন শেয়ারগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে মনোযোগ দিয়ে আমি যা বলি তা শুনবে আজকে আমরা যে কবিতাটি পড়বো সে কবিতাটি আমরা দেখে নেই কি কবিতা হতে পারে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ তোমরা কি কয়েকটি নদ নদীর নাম বলতে পারো হ্যাঁ তোমরা নিশ্চয় বলতে পারো হ্যাঁ তোমরা বলেছ অলরেডি এর মধ্যে একটি নদের নাম হচ্ছে কপতক্ষ নদ হ্যাঁ একটি নদের নাম কি কপতাক্ষ নদ তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছ আমাদের আজকের যে কবিতাটি বিষয় নির্বাচন করা হয়েছে সেই কবিতার বিষয় হচ্ছে অপতাক্ষ নদ হ্যাঁ আমরা চিত্রে দেখতে পাচ্ছি কপতাক্ষ নদ আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি কপতাক্ষ নদ কপতাক্ষ নদটি এখন শুরু হয়ে গেছে অর্থাৎ প্রশস্ততা আর নেই আমরা দেখতে পাচ্ছি দুই পাশে ফসল ফলানো হয়েছিল বোঝা যাচ্ছে অর্থাৎ দুই পাশে চর এই চরে ফসল হয়েছে এবং নদীটি মাছ দিয়ে শুরু হয়ে প্রবাহিত হয়েছে আমরা দেখতে থাকবো এরপরে আমরা দেখতে পাচ্ছি কোট চাঁদপুর হারিয়ে যেতে বসেছে কপতাকুলতের অস্তিত্ব তার মানে কবি কপোতাক্ষনটি যে এলাকায় বিস্তৃত তার মধ্যে একটি এলাকা হচ্ছে চাঁদপুর এখানে নদীটির অস্তিত্ব একেবারেই বিলীন হতে চলেছে বা হারিয়ে যেতে বসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু কপোতক্ষ নদীর অবস্থাটা এখন জানছি এরপর আমরা সরাসরি কবিতায় চলে যাব হ্যাঁ আমরা যে দেখে আসলাম যে নদটি আমরা দেখে আসলাম প্রবাহিত হয়েছে বিভিন্ন লোকালয়ের লোকালয়ের মধ্যে দিয়ে এটি কিন্তু কপতাক্ষ নদ বন্ধুরা আমরা তাহলে আজকে পড়ব কপতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ আমরা পরের স্লাইডটা দেখে নেব হ্যাঁ পরের স্লাইডে বলা আছে এই কবিতাটি শেষে আমরা কি কি শিখবো শিক্ষার্থীরা কি জ্ঞান অর্জন করব হ্যাঁ এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি এক নম্বর দেখতে পাচ্ছি সনেট সম্পর্কে বলতে পারবো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে পারবো স্মৃতি কাতরতার আবরণে দেশপ্রেম সম্পর্কে বলতে ও লিখতে পারবো আমরা ঠিক আছে বন্ধুরা আমরা পরের স্লাইডটা দেখে নেই হ্যাঁ পরের স্লাইডে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি কপতক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা এখানে কিছু জেনে নেব আমরা প্রথমে যদি দেখি জন্ম জন্ম পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ সাল অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ সাল জন্মস্থান যশোর জেলার সাগরদারি গ্রাম আঠারোশো সালে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন এবং নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয় হ্যাঁ বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এই আঠারোশো তেতাল্লিশ নিয়ে একটু বিতর্ক আছে কেউ বলেছেন আঠারোশো বিয়াল্লিশ কেউ বলেছেন তেতাল্লিশ তোমাদের বইয়ে যে সালটা আছে ঠিক তোমরা সেটাই জেনে রাখবে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি the captive lady visions of the past হ্যাঁ এই দুটি গ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের লেখা এখানে একটা কিছু তোমাদেরকে বলে দিতে হবে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজি সাহিত্যের প্রতি খুবই অনুরাগী ছিলেন অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রতি তার আকর্ষণ ছিল যে কারণে তিনি হ্যাঁ, ইংরেজি সাহিত্য শেখবার জন্য হিন্দু কলেজে ভর্তি হন এবং তিনি ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জন করবার জন্য বিদেশেও পাড়ি জমান বিদেশে পাড়ি জমানোর পরে তিনি দুটা গ্রন্থ লিখে ফেলেন the captive lady visions of the past কিন্তু ইংরেজ সাহিত্যে তার খ্যাতি সম্ভব হয়নি অর্থাৎ তিনি সেখানে সমাদৃত হতে পারেননি ফলে তিনি আবার বাংলায় ফিরে আসেন বাংলায় ফিরে এসে তিনি কিন্তু আমাদের বাংলা সাহিত্য চর্চা শুরু করেন এবং তার বিখ্যাত একটি লেখা আছে যেটি মেঘনাথ বধ কাব্য মেঘনার পদ কাব্য এটি একটি সার্থক মহাকাব্য হ্যাঁ বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজঙ্গনা কাব্য কবিতা কবিতাগুলি এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা কাব্যগ্রন্থ এছাড়াও দেখো নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী প্রহসন আছে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের হ্যাঁ কৃষ্ণকুমারী তার প্রথম সার্থক ট্র্যাজেডি এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য তিনি লেখেন মেঘনার গদ কাব্য যেটি সার্থক মহাকাব্য হ্যাঁ এরপরে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রতিকৃতি অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্য তার হাত ধরেই শুরু হয় মানে বাংলা সাহিত্যে যে আধুনিকতা আছে আধুনিকতা মানে কি আধুনিকতা মানে হচ্ছে মানুষের কথা বলা মানুষকে নিয়ে কথা বলা তো মানুষের কথা বলা এবং মানুষকে নিয়ে কথা বলা মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই প্রথম আসে অর্থাৎ মেঘনাথ পথ কাব্যে তিনি মানুষকে স্থাপন করেছেন মানুষকে হাজির করেছেন হ্যাঁ এরপরে আমরা দেখি শেষে তিনি মৃত্যুবরণ করেছেন উনত্রিশ জুন আঠারোশো তেহাত্তর সালে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ জুন আঠারোশো সালে ঠিক আছে হ্যাঁ আমরা তাহলে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিন্তু জানি বন্ধুরা হ্যাঁ এরপরে আমরা দেখি হ্যাঁ এরপরে আমরা কিছু স্থান আমরা দেখতে পাবো যেগুলো মাইকেল মধুসূদন দত্তের সাথে জড়িত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের কিছু স্মৃতি বিজড়িত স্থান আমরা দেখে নেই জাস্ট দেখে নেব আমরা হ্যাঁ এরপর আমরা সরাসরি কবিতায় চলে যাব কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এইটাও মাইকেল মধুসূদন দত্তের সাথে জড়িত এটাও স্মৃতি বিজড়িত স্থান এটিও এটি এখানে আমরা তিন তিন তিন ছটা চিত্র দেখতে পাচ্ছি দৃশ্য দেখতে পাচ্ছি এগুলো মাইকেল মধুসূদন দত্তের সাথে জড়িত অর্থাৎ তার স্মৃতির সাথে জড়িয়ে আছে হ্যাঁ এরপরে আমরা দেখো হ্যাঁ এরপরে আরো কিছু কথা বলতে হয় এই কবিতাটা পড়বার আগে সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রতিকৃত হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত কাব্যে আধুনিকতা সার্থক নাট্যকার ট্র্যাজেডি নাট্যকার সার্থক সনেট ও চক্কর ছন্দের প্রবর্তক ছিলেন আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত আমি আবারও বলছি আমাদের মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ কাব্যে আধুনিকতা সার্থক নাট্যকার ট্র্যাজেডি নাট্যকার সার্থক সনেট ও অমিত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তকও ছিলেন তিনি আমরা বিষয়গুলো অবশ্যই জেনে রাখবো হ্যাঁ এরপরে আমরা দেখতে পাচ্ছি সনেট বিষয়ে কিছু কথা যেহেতু আমাদের বাংলা সাহিত্যে সনেট নিয়ে আসেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই আমাদের বাংলা সাহিত্যে সনেট চলে এসেছে তাই সনেট নিয়ে কিছু কথা না বললেই নয় আমরা দেখতে পাচ্ছি ইতালীয় সনেটো শব্দ থেকে সনেট কথাটির উৎপত্তি হয়েছে ইতালীয় পেত্রাক এর অর্থাৎ ইতালীয় একজন বিখ্যাত কবি যার নাম পেত্রাক এর হাত ধরে সনেটের সার্থক যাত্রা শুরু হয় মহাকবি মিল্টন ও বিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়রও তাদের নিজস্ব ঢঙে সনেট রচনা করেছেন মাইকেল সনেট রচনার ক্ষেত্রে পেত্রাকীয় রীতি অনুসরণ করেছেন অর্থাৎ আমাদের মাইকেল মধুসূদন দত্ত যে সনেটটি রচনা করেন এই সনেটটি মূলত ইতালীয় কবি ট্রাকের ঢঙে লেখা অর্থাৎ ইতালীয় কবি ট্রাকের পথ অনুসরণ করে আমাদের মাইকেল মধুসূদন দত্ত সনেট রচনা করেছেন হ্যাঁ এরপরে আমরা এরপর আমরা কিছু শব্দার্থ জেনে নেব এই কবিতাটি পড়বার আগে আমাদের কিছু শব্দার্থ সম্পর্কে ধারণা লাভ করতে হবে শব্দার্থ এবং টিকা সম্পর্কে ধারণা লাভ করা দরকার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কি সতত মানে সর্বদা ভ্রান্তি মানে হচ্ছে ভুল বিরলে মানে একান্ত নির্বিধিত হ্যাঁ এরপর দেখো চতুর্দশপদী কবিতা অর্থাৎ ছনেট ছনেট শব্দের অর্থ চতুর্দশপদী কবিতা বলি ঠিক আছে সনেট শব্দের অর্থ চতুর্দশপদী কবিতা বলি তাহলে ছনেট আসলে কি আমাদের একটু দেখে নেওয়া উচিত চোদ্দ চরণ সম্বলিত ভাব সংহত সুনির্দিষ্ট চোদ্দ চরণ সমন্বিত ভাব সংহত কি সুনির্দিষ্ট প্রথম আট চরণের স্তবককে অষ্টক বলা হয় এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্ঠক বলা হয় অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা থাকে এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে আমাদের কবতাক্ষণত কবিতাটি কিন্তু এভাবেই রচিত প্রথম আট চরণ পরে আছে ছয় চরণ হ্যাঁ সনেটের ক্ষেত্রে কয়েক প্রকার অন্ত মিল আছে যেমন প্রথম আট চরণ ক খ খ ক ক খ খ ক আবার শেষ ছয় চরণ ঘ চ ঘ চ অথবা ক খ খ গ ক খ খ গ এবং ঘ উইও ঘ উইও চ চ এগুলো থাকে সনেটে এই ধরনের মিল বিন্যাস থাকে হ্যাঁ কিন্তু আমাদের কবিতা অর্থাৎ কপতক্ষণত কবিতায় মিল বিন্যাসটা আছে এরকম দেখি আমরা ক খ ক খ ক খ খ এবং ক আর শেষে ছয় লাইনে আছে গ ঘ গ ঘ এবং গ ঘ ঠিক আছে অর্থাৎ প্রথম আট লাইনে এরকম শেষে ছয় লাইনে এরকম হ্যাঁ আমরা পরের স্লাইডটা দেখবো হ্যাঁ পরের স্লাইডে আমরা এই যে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি তখন ওদের কবিতার মিল বিন্যাসটা কিরকম এই যে আমরা যদি ক ধরি এটা খ আবার এটা ক এটা খ এটা ক এটা খ এটা আবার খ এটা ক আমরা যেটা দেখে আসলাম তাহলে এইটা যদি ক হয় ক এর সাথে কর মিল আবার খ এর সাথে খর মিল গর মিল আবার এটা যদি ক হয় তাহলে এটার সাথে শেষের মিল কেননা প্রথম চার লাইনে বলা আছে ক খ এবং ক খ ঠিক আছে হ্যাঁ আবার বলা আছে খ খ আবার ক এইভাবে আমাদের মিল আছে আর পরে আবার আমরা দেখতে পাচ্ছি কি ছয় লাইনের মিল এই যে গ আর এটা ঘ আবার গ আবার ঘ আবার গ আবার ঘ অর্থাৎ এখানে গড় সাথে গড় মিল গড় সাথে গড় মিল অর্থাৎ বেতে বেতে বেতে হ্যাঁ এখন আমরা কবিতাটি ব্যাখ্যা শুনবো কবিতাটি আমরা কি শুনবো ব্যাখ্যা শুনবো ঠিক আছে হ্যাঁ, কবিতাটি ব্যাখ্যা আমরা শুনি আমি এখানে ব্যাখ্যা করব হ্যাঁ দেখো এখানে বলা আছে সতত হেরদ তুমি পরম মনে সতত তোমার কথা ভাবিয়ে বেরোল এখানে কবি কি বলছেন এই কবিতায় কিন্তু কবির স্মৃতিচারণ আছে তার শৈশবের স্মৃতিচারণ করেছেন তার বন্ধু কবিতা তার বন্ধু কপতক্ষ নদের সাথে কপতক্ষ নদ তার শৈশবের বন্ধু এখানে মূলত স্মৃতিচারণের অন্তরালে স্বদেশ প্রেম আছে স্বদেশ প্রীতি আছে অর্থাৎ কপতাক্ষ নদের সাথে তার গভীর মিতালি ছিল এই মিতালি তার স্মৃতি হিসেবে আছে সেই স্মৃতিটা চরণ করতে গিয়ে তিনি দেশমাতৃকার কথা বলেছেন দেশমাতৃকায় বসবাসরত মানুষের কথা বলেছেন দেশকে স্মরণ রেখেছেন মানুষকে স্মরণ রেখেছেন এই কথাগুলো তিনি কপতাক্ষ নর্থে বলছেন যে তুমি আমার বন্ধু তোমার মাধ্যমে আমি প্রচার করতে চাই আমরা একটু পড়ে নেব হ্যাঁ যেমন সতত হেনত তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবি হে বিরলে এখানে কবি বলছেন সতত সব সময় হে নদী হে নদ তুমি আমার মনে আছো আমার মনের মধ্যে গেথে আছো তোমাকে আমি স্মরণ করি তুমি তোমাকে আমার মনে পড়ে যায় সতত তোমার কথা ভাবিয়ে দিলে সব সময় তোমার কথা আমি একাকি নিবৃতে নিরমনে বসে থেকে ভাবি তোমার কথা আমি ভুলতে পারি না ঠিক আছে তোমার কথা আমার স্মৃতিতে জাগে সতত যেমতি লোকের লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র দিয়ে এখানে কবি তুলনা করেছেন এই যে ব্রাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের বাংলা সাহিত্যে বন্ধনী চিহ্ন ব্যবহার আছে কিন্তু বন্ধনী চিহ্ন কোথায় ব্যবহার বিশেষ করে প্রথম বন্ধনীটাই ব্যবহার হয় সেই জায়গায় যে জায়গাগুলো ব্যাখ্যার প্রয়োজন যেমন যেমতি লোক নিশার সকলে শোনে মায়া মন্ত্র এই লাইনটা ব্যাখ্যা না করলে তোমরা বুঝবে না এটা ব্যাখ্যা মূলক অর্থাৎ ব্যাখ্যা করতে হবে এই ধরনের ব্যাখ্যামূলক যে অংশ সেগুলি মূলত ব্রাকেটে থাকে হ্যাঁ যেমন দেখো এখানে হচ্ছে সতত যেমতি লক্ষ্মী নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র মানে রাত্রিতে ঠিক মানুষ যেরকম রাত্রিতে ঘুমন্ত অবস্থায় কি করে স্বপ্ন দেখে স্বপ্নে বিভোর হয়ে যায় স্বপ্নে নানান কিছু দেখে মুগ্ধ হয় ঠিক তেমনি সব সময় তব কল কলে তব মানে কপতক্ষণ তোমার কল কল ধ্বনিতে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলে কবি বলছেন যে আমি রাত্রে যেরকম মানুষ স্বপ্ন দেখে বিভোর হয় আত্মহরা হয় ঠিক তেমনি ভাবে তোমার কলকল ধ্বনিতে আমার এ কান জুড়ায় এ কান শান্ত হয় ভ্রান্তির ছলে আন্তিক ছলেরা মানে ভুল বশত কেননা এটা তো সত্য নয় স্বপ্নে স্বপ্নে যেহেতু স্বপ্নের কথা তো কখনোই সত্য নয় তাই এটি ভুল বশত ভুল ঠিক আছে ভুল করে তোমার কল কল ধ্বনিতে আমার এই কান প্রশান্তি লাভ করে জুড়িয়ে যায় বহু দেশে দেখিয়াছি বহু নদ দল এখানে দলে শব্দটা বহু বচনগুলো বহুগুলো নদ দেখেছেন তিনি এজন্য দলে শব্দটা ব্যবহার করেছেন বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে তার মানে বহু দেশ ঘুরেছি দেশ ঘুরে বহু নদ নদী আমি দেখেছি কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে কবি বলছেন যে আমাকে যে তুমি স্নেহ দিয়েছ স্নেহ দিয়ে তৃষ্ণা মিটিয়েছ এই স্নেহের তৃষ্ণা আর কোন নদী আমাকে মেটাতে পারেনি কারো জলে মেটেনি দুগ্ধস্রোত রূপী ভূমি জন্মভূমি স্থলে এখানে কবি তার নদীকে স্বদেশের স্তন তুলনা করেছেন কেননা স্বদেশ যেরকম একজন মানুষকে ছোট থেকে একেবারে প্রকৃতির আলো বাতাস দিয়ে বড় করে তোলে হ্যাঁ একজন মাও ঠিক স্তন পান করিয়ে কি করে ছেলেকে ছোট থেকে বড় করে তোলে ঠিক তাই জন্মভূমিও একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হতে বড় হতে আলো বাতাস ইত্যাদি দিয়ে বড় করে তোলেন কপতক্ষ নদ প্রকৃতির একটি অংশ কবি বলছেন যে কপতক্ষ নদ তুমি মায়ের বুকের স্তনের মতো ঠিক আছে যেমন শিশু স্তন পান করে আমি ঠিক বিশাল আমার দেশের স্তন যেন তোমার মধ্যে পেয়েছি অর্থাৎ তুমি তোমার পানি আমি পান করে প্রশান্তি লাভ করেছি এই লাইন দ্বারা কি করা হয়েছে এখানে বলা হয়েছে রূপী তুমি জন্মভূমি স্থানে তার মানে এখানে দেশ মাতৃকার স্তনের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ, কপতক্ষ নদকে হ্যাঁ আর কি হে হবে দেখা যতদিন যাবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখো প্রথম আট লাইনে কবির কি শুনলাম বর্ণনা শুনলাম তিনি বর্ণনা দিলেন হ্যাঁ আর শেষে এসে কি করছেন পরিণতি লাভ করবে দেখো আমরা দেখি আর কি হবে দেখা যতদিন জামিল খুবই হতাশা প্রকাশ করেছেন যে আর কি হবে দেখা মানে যতদিন চলে যাবে আর কি তোমার সাথে আমার দেখা হবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর্তনী হ্যাঁ এখানে দেখো বলছে এই ইউটিউব দ্বারা কিন্তু কপতক্ষণদের উদার উদারতা প্রকাশ পেয়েছে কপতক্ষণদের উদারতা বিশাল হৃদয়ের কথা বলা হয়েছে এখানে কি বলা হয়েছে প্রজারূপে রাজরূপ সাগরের দেবীতে রূপ কর তুমি বলছে প্রজারা যেরকম রাজাকে কর দেয় ট্যাক্স দেয় ঠিক আছে ট্যাক্স দেয় ঠিক তেমনি সাগরকে যেন এই কপতক্ষণ কর দিচ্ছে কি পানি পানি কর হিসেবে দিচ্ছে বাড়ি বাড়ি মানে পানি পানিটা কর হিসেবে দিয়ে সাগরকে সচল এবং সাগরকে জীবন্ত রেখেছে এখানে নদের উদারতা বিশাল মানসিকতা প্রকাশ পেয়েছে এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে সখে সখারিতে নাম তার এখানে বলছে যে আমার একটা মিনতি আছে তুমি আমার বন্ধু কপতক্ষ নদ তুমি আমার বন্ধু তোমার মাধ্যমে আমার একটা মিনতি তুমি তোমার তুমি যে স্থানে আছো এই স্থান বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে তুমি জানায় দেবে আমার এই মিনতি আমার মাতৃভূমিকে জানাই দেবে সেটা কি বলছে বঙ্গজ জলের কানে তুমি পৌঁছায় দেবে সখারিতে নাম তার সখী সখারিতে নাম তার সখা হচ্ছে সখীর বিপরীত মানে এখানে পুরুষ বোঝাচ্ছে যেহেতু কবি পুরুষ সুতরাং সে নিজেকে তিনি বলছেন আমি সখা ঠিক আছে আমি বন্ধু সুতরাং আমার কথাগুলো তুমি বঙ্গজ জনের কাছে এবং বাংলাদেশের বাংলাদেশকে তুমি জানাই দেবে কি যে এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে তব মানে কি তোমার তোমার এখানে বলতে কি মাতৃভূমিকে বোঝানো হয়েছে যে এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীত বলছে আমি বিদেশে আছি আমি প্রবাসী জীবন যাপন করছি এখানে আমি মজে গেছি এখানে আমি বিমু একেবারে বিভোর হয়ে আছি তবুও আমি কিন্তু আমি আমার মাতৃভূমিকে ভুলে যাইনি আমি আমার মাতৃভূমিকে এই বাংলাদেশের নাম এই মানুষগুলোর কথা আমি আমার রচনায় কিন্তু স্থান দিয়েছি আমি আমার রচনায় সে কি গাইছি অর্থাৎ আমি আমার সঙ্গীত দ্বারা আমি আমার মাতৃভূমির বন্দনা করছি এই কথাটি কতক্ষণত তুমি আমার বন্ধু হিসেবে কি বাংলাদেশে সবাইকে তুমি জানিয়ে দেবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এখানে মূলত কবি স্মৃতিচারণের আলোকে তার মাতৃভূমি এর প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ করছেন অর্থাৎ স্বদেশ প্রীতি এখানে প্রকাশিত হয়েছে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ আমরা পরে স্লাইডটা যাব হ্যাঁ এখানে দেখো কপতক্ষণাদের মাত্রা বিন্যাস হ্যাঁ অর্থাৎ ছনের ছনের কবিতায় কিন্তু চোদ্দ মাত্রা হয়ে থাকে চোদ্দ মাত্রা যেখানে আমরা মাত্রা বিন্যাসটা দেখতে পাচ্ছি শত তো এই যে উপরে যে দাগ গুলা দেখছো এগুলো মাত্রা স এটা মুক্তাক্ষর আর তো এখানে থেমে যাচ্ছে শত তো শত অর্থাৎ একটা বদ্ধাক্ষর এটা মুক্তাক্ষর উপরের এগুলো মাত্রা মুক্তাক্ষর হলে এক মাত্রা বদ্ধাক্ষর হলে দুই মাত্রা দেখতে পাচ্ছি যে একমাত্র এক তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ দুটি পর্বে বিভক্ত প্রথম পর্বে আট মাত্রা দ্বিতীয় পর্বে ছয় মাত্রা আট ছয় চোদ্দ মাত্রা তো কবিতাটি চোদ্দ মাত্রায় বিন্যস্ত অর্থাৎ সনেট মানেই হচ্ছে চোদ্দটি মাত্রা থাকবে চোদ্দটি অক্ষর থাকবে ঠিক আছে আমরা চোদ্দটা লাইন থাকবে আমরা এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা অক্ষর আছে ঠিক আছে অর্থাৎ চোদ্দ অক্ষর চোদ্দ লাইন চোদ্দ মাত্রা বিশিষ্ট কবিতাকে বলা হয় সনেট বা চতুর্দশ কবি কবিতা হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরের স্লাইডটাতে চলে যাব হ্যাঁ এইখানে দেখো এই জিনিসটাই এখানে হাতে লিখে মাত্রা বিন্যাস করা হয়েছে এই যে শতত মিনত তুমি পরমর মনে শতত তোমার কথা ভাবিয়ে দিলে এটা মাত্রা যেহেতু বিন্যাস করতে হয়েছে সেজন্য এটা হাতে লিখে মাত্রাটা দেখানো হয়েছে হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এর পরের স্লাইডটা আমরা দেখব হ্যাঁ এর পরের স্লাইডে এই কবিতার বিষয়বস্তুটা আসলে কি আমরা যে কবিতাটি পড়লাম এই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের যুক্ত ধারণা দেওয়া হচ্ছে আমরা একটু পড়ে নেব কবি কবির স্মৃতি কাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা দূরে বসেও তিনি যেন কপতক্ষণদের কলকল ধ্বনি শুনতে পান জন্মভূমির এই নদ যেন তাকে মায়ের স্নেহ দৌড়ে বেঁধেছে কপতক্ষণদের কাছে তার সবিনয় মিনতি ভাবে তাকে স্নেহ স্নেহাদরে যেমন স্মরণ করে কপোতক্ষ নদ যেন তাকে সস্নেহে স্মরণ করে এবং স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে যেটা ইতিপূর্বে আমরা কবিতা ব্যাখ্যা করার সময় বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর এরপর দলীয় কাজ দলীয় কাজটা তোমরা এই মুহূর্তে যেহেতু তোমাদের শ্রেণীতে নেই তোমরা বাসায় বসে আছো তাই এটি আমরা আর করব না আমরা একটা মূল্যায়ন করি বাংলা ভাষায় লেখা প্রথম কাব্যের নাম কি হ্যাঁ সনেট কি কবতকনট সনেটের শেষ ধরনের মেল রাশি কি এগুলো তোমরা বাসায় অবশ্যই করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবে এগুলো বাড়ির কাজ হ্যাঁ আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো হ্যাঁ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ স্যার আসসালামু আলাইকুম স্যার